ऐ नशी पर्दा मखन पर्दा उठा दो ऐ नशी पर्दा मखन पर्दा उठा दो ते तेरा हुसने तेरा हुसने चेहरा हमको दिखा दो ऐ पर्दा नशी পর্দা মখন পর্দা উঠা দো লিল্লাহে মুজে হোসনে খোদা দাদে দেখা দো আমি যদি তোমাকে তোমার পাপ ক্ষমা করে না দিতাম আজকে তুমি জান্নাতের ভিতরে এত নিয়ামত তুমি হাসিল করতে পারতে না ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাবাইনাহুম আল্লাহ পাক মানুষের সাথে কথা বলতে বলতে হাজার লক্ষ বছর চলে যাবে মানুষ আল্লাহর দিদার লাভ করবে আল্লাহর নোরানি চেহারা দিকে তাকিয়ে থাকবে হঠাৎ করে মানুষের মাথার উপরে মেঘের মতো কিছু একটা চলে আসবে মানুষ উপরের দিকে দেখবে মাথার উপরে একটা মেঘের ছায়া চলে এসেছে মানুষ ওই মেঘের দিকে তাকিয়ে থাকবে হঠাৎ করে মাথার উপরে এটা কি মেঘখণ্ড চলে আসলো কিছুক্ষণ পরে দেখবে ওই মেঘ فأمطرت عليهم طيبا لم يجدوا مثل ريحه شيئا قط মানুষে মনে করবে ওই মেঘ থেকে বৃষ্টি নাজিল হবে ঠিক কিছুক্ষণ পরে বৃষ্টির মতো কি একটা যেন ওই মেঘ থেকে নামতে থাকবে বৃষ্টির মতো অজুরে ঝরতে থাকবে সেটা কিন্তু নিশ- বৃষ্টি হবে না বৃষ্টির মতো আকাশ থেকে মেঘ নালা থেকে অবতীর্ণ হবে সমস্ত জান্নাতবাসীর মাথার উপর ওইটা হলো বৃষ্টির বর্ষণ নয় ওটা হলো জান্নাতের সুগন্ধির বর্ষণ উচ্চাওয়াজ দিয়ে বলুন এত বেশি সুগন্ধি ওই মেঘ থেকে জান্নাতবাসীর মাথার উপরে বৃষ্টির মতো অঝরে অবতরণ করবে নবীজি বললেন এটা হচ্ছে আল্লাহর বিশেষ দান এমন সুগন্ধি তুমি কোনোদিন তোমার না কোনোদিন গ্রাম নিতে পারেনি উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবান ওয়া আল্লাহ বলবেন চলো তোমাদের জন্য আমি আরো সম্মানের জায়গা তোমাদের জন্য আমি সৃষ্টি করে রেখেছি চলো আমার সাথে চলো তোমাদেরকে আমার সাথে করে একটা জায়গাতে নিয়ে যাব মা যেই জায়গায় নিয়ে যাব সেখানে তোমাদের জন্য আমার অনন্ত নিয়ামত রাজি তোমাদের জন্য রেখেছি তোমরা মনে যা চাই সেখান থেকে আমার নিয়ামত গ্রহণ করো উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ফানাতি সুকান নবীজি বললেন এটি হবে একটা মার্কেট সেখানে জান্নাতের রহমতের ফেরেস্তা জান্নাতবাসীদেরকে ঘিরে রাখবে মালাম তানজুরুল ইলা মিসলিহি ওয়ালাম তাসমাইল আজানো ওয়ালাম ইয়াখতুর আলাল কুলুবি সেখানে আল্লাহ পাক কি নিয়ামত দান করবেন সেটা বলে নাই নবীজি বললেন এমন নিয়ামত দান করবেন চোখে কোনো দিন দেখে নাই কানে শুনে নাই যেটা মানুষে কল্পনা জীবনে করে নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহ আর ওই জান্নাতের ভিতরে সমস্ত বন্ধনের সাথে সাক্ষাৎ হবে সমস্ত বন্ধনের সাথে হাসি খুশিতে মিলিত হবে এক অপরের সাথে মোসাফাহা করবে উচ্চ উচ্চাবাস দিয়ে বলুন সুবাহ আরেক হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রব্বুল আলমিন মানুষে হঠাৎ করে একদিন জান্নাতের ভিতরে একটা সময় আসবে উপরের দিকে তাকাবে আহলুল জান্নাতে ফি মিহিন সকলে জান্নাতের আনন্দের ভিতরে থাকবে জান্নাতের উপরে একটা নূর দেখা যাবে সকল নূরের দিকে তাকাবে আর সেই নূর হলো আমার প্রভু সেই নূর হলো আল্লাহ আল্লাহ পাক জান্নাতবাসীর কাছে আবার নিজের জাতি চেহারা নূরে চেহারা দেখিয়ে দিবে কথা আশরাকা আলাইহিম মিন ফাওকিহিম মানুষ দেখবে আল্লাহ পাক তাদের মাথার উপরে অনেক কাছাকাছি চলে এসেছে আল্লাহ পাক জান্নাতবাসীকে সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাতি আল্লাহ পাক নিজের জান্নাতবাসীকে সালাম দিবে সে কথা আল্লাহ পাক কোরআনে বলেছে সূরা ইয়াসিনে সালামুন কওলাম মির রহিম দয়াবান প্রভু জান্নাতবাসীকে নিজের চেহারা দেখিয়ে জান্নাতবাসীকে সালাম দেবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ফানাজারা ইলাইহিম সমস্ত নিয়ামত বাদ দিয়ে মানুষে আল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকবে জান্নাতের সমস্ত নিয়ামতের চেয়ে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রবের চেহারা দর্শন লাভ করা আমার রবের সাথে দিদার লাভ করা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আই পরদানশী পরদা মখন পর্দা উঠা দো তাই পর্দা নসি পর্দা মখন পর্দা ওঠা দো হুসন তেহরা হুসন তেরা হুসন চেহারা हमको देखा दो ऐ पर्दा नशी পর্দা মখন পর্দা উঠা দো লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদে দিখা দো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহর দিদার যখন নসিব হবে আল্লাহর দিদার নসিব লাভ করার পরে বাসিরাম তাদের রুদের কাছে ফিরে যাবে জান্নাতের হুরের সাথে গিয়ে সাক্ষাৎ করবে আলান জান্নাতের হুরেরা বলবে লাকদ জিইতা ওয়া ইন্না বিকা মিনাল জামালি আফজারা মিম্মা ফারাকতানা আলাইহি আমাদেরকে বিদায় দিয়ে যাওয়ার সময় তোমার চেহারা একরকম সুন্দর ছিল কোথায় গিয়েছো বলো তোমার চেহারা কেন আগের চেয়ে বেশি সুন্দর হয়ে গেছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ তখন জান্নাতবাসীরা বলবে কোরআনে আল্লাহ পাক কে বলেছিল লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা জান্নাতের ভিতরে নিয়ামতের উপরে নিয়ামত দান করবেন সেটা হবে মাওলার দিদার সেটা হবে মাওলার সাথে সাক্ষাৎ আল্লাহ পাক সৌরাতুল কিয়ামতে খুতবার মধ্যে যে আয়াত করেছিলাম ওই আয়াত আল্লাহ কে বলেছিলেন জুজুহুম ইয়াওমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা আল্লাহ হচ্ছেন